আমার আল্লাহ ডাক দিয়া বলে এই কাগজটা যেরকম দেখতেছ যে উড়িয়া উড়িয়া পড়তেছে ওই আসমানগুলো তোমাদের জালেমদের মাথার উপরে কবরবাসীর উপরে আমি আল্লাহ ওই রকম কাগজের মতো করিয়া ফাটায়া ফেলব ওই দিন বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে আসমানগুলি ভেঙে ভেঙে ফিটে ফিটে পড়তে থাকবে কোরআন বলছে ইজা জুলজিলা তিরার দু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে বলে বান্দা ইদা জুলজিলা তিলার দুজিল জানাহা যেই দিন কামত সংগঠিত হবে সেই দিন অবস্থা বড় খারাপ কেয়ামতের দিন মানুষদের দাঁড় করানো হবে হাসরের বিচার শুরু হবে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম সুরাতুল বুরুজের দ্বিতীয় নম্বর আয়াত ওয়াল ইয়াউমিল মাউউদ কথা ডাক দিয়ে বলে ওই দিনের কসম যেই দিন তোমাদেরকে আমার সামনে নাম করানো হবে একত্রিত হবা এক জায়গায় হবা ওই দিন আমি আল্লাহ রব্বুল আলমিনকে বড় ভয় কর চেয়ারম্যান সাহেবকে তার ইউনিয়ন সম্পর্কে প্রশ্ন করা হবে আমি মাহফুজ সাহেবকে মাহফিলে বক্তব্য দিয়ে গেছি না নিজে খালি আমল করছি না আন্দাজে নিজে আমল না করে শুধু বক্তব্যই দিছি এটার সম্পর্কে প্রশ্ন করা হবে আমার আল্লাহ রব্বুল আলমিনের নবী ডাক দিয়ে বলে তোমার আপাদ মস্তক পর্যন্ত সাড়ে তিন হাত বডি তোমার কিছু নাই জায়গা নাই জমি নাই সরকারি জায়গায় থাকো ভূমিহীনে থাকো কিংবা তাও নাই পাগলের মতো ঘুরিয়ে বেড়াও যদি পাগল না হও মাজনুম না হও তাহলে তোমাকে আমার আল্লাহর কাছে এই পুরা সাড়ে তিন হাতের জবাব দেওয়া লাগবে জরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ ওই কথাটাই সুরাতুল বুরুজের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন আমার আল্লাহ বলেন ওই দিনের কসম যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ একত্রিত করব এক জায়গা করব জুমা করব কেমন জুমা করা করবে জানেন দুনিয়াতে একটা গরু যদি আর একটা গরুকে একটা ধুস দেয় হোক দেয় কি বলেন আপনি ধুস দেয়া বলে নাকি মানে এই যে আঙ্গ মাথা দিয়ে আর করে মারা আল্লাহ বলেন নবী আপনি বলে দিবেন এই গরুটা ওই গরুটা দুইজন কেউ জায়গায় একত্রিত করবো আল্লাহ আকবর তাহলে বলেন তো আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রথমে জবানকে বলবেন বলো সত্যগুলো সত্যি সত্যি বলো দুনিয়াতে খুব মিথ্যা কথা বলছো আমি আল্লাহ বড় ধৈর্যশীল কিছুই বলি নাই তোরে কিছুই বলি নাই আমি ইচ্ছে করলে তোর টেবো দুইটা বন্ধ করে দিতে পারতাম রে বান্দা এ বান্দা বড় নকশা করছো তোর চোখ দুইটা অন্ধ করে কত সলচাতরি করছো তোমার হাতটা আমি বন্ধ করে লোলা বানায়া প্যারালাইসিস বানা দিতে পারতাম বান্দা তোমার ইচ্ছা করলে আমি পাউটাকে অসচ্ছল বানা দিতে পারতাম ও বান্দা তোমার পেটের হজম ক্ষমতা নষ্ট করে দিতে পারতাম হার্ট লাংস ব্লক করে নষ্ট করে দিতে পারতাম কিন্তু আমি বড় ধৈর্যশীল না না এত কিছু করি নাই তোরে সুযোগ দিলাম ও বান্দা মরার আগ পর্যন্ত তুই আমি আল্লাহ কর ওয়ালিয়াউমিল মাউদের কসম আমি আল্লাহকে ভয় কর আল্লাহর সামনে দাঁড়াতেই হবে আমাকে আমাকে দাঁড়াতে হবে আমার পরিবার নিয়ে প্রশ্ন হবে আমার অর্থনৈতিক জীবন নিয়ে প্রশ্ন হবে আমার প্রত্যেকটা জীবন নিয়ে প্রশ্ন হবে এখন খেয়াল করে দেখেন আল্লাহ সুরাতুল ফাতে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আয়াতে কারিমার তাফসির নিয়ে মালিকি ইয়ৌমিদ্দিন শব্দটা আছে তাফসিরে রুহুল মাহানির মধ্যে লিখছেন মালিকি ইয়ৌমিদ্দিন মালিকি ইয়ৌমিদ্দিনটা হলো সেই দিন যেদিন আমার আল্লাহ বিচার করবেন কি করবেন বিচার দিনের মালিককে জোরে কন ভয় পায় না সত্য কথা বললে কোনো ভয় নাই কথা কন ঠিক কিনা